আমার হাজবেন্ড ইউক্রেনে পড়াশোনা করেছেন উনি ডক্টর ঘরে যখন ঢুকলাম যেমন এখানকার বিয়ে করে মানে বউরা ঢোকে লক্ষ্মী হয় সেরকম আমাকে বাড়িতে তুলেছে বিউটিফুল সনাতন একটি নান্দনিক পৃথিবীর জন্য এটা সুন্দর জামা এটা অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাডিশনাল ন্যাশনাল ড্রেস এই জামাটা হ্যাঁ কিন্তু এই মানে এই জামাটা আমরা প্যান্টের সাথে বা শার্টের সাথে পরি ওকে আর এখানে যেটু এখানে এসে ইন্ডিয়া এখন আমারও মানে দেশ হয়ে গেছে নিজের দেশ তো সেই জন্য এখানকার ঢাকাই শাড়ি এখানকার ন্যাশনাল শাড়ি বলতে পারি রাইট রাইট বাঙালি শাড়ি তো হ্যাঁ। সেই জন্য আমি মিক্সড করে পরেছি খুব সুন্দর দেখতে লাগছে ভেরি নাইস বিউটিফুল দেখতে লাগছে এরিনা ইউক্রেন থেকে বাংলায় আসে এটা আসাটা কিভাবে হলো আমার হাজব্যান্ড ইউক্রেনে পড়াশোনা করেছেন উনি ডক্টর তো আমার হাজব্যান্ড যখন ওখানে লাস্ট ইয়ারে পড়ে তখন আমাদের আমাদের আসলে কলেজ আমাদের মানে একদম পাশে ছিল ইউক্রেনে ইউক্রেনে আচ্ছা আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি আচ্ছা আর আমার হাজব্যান্ড মানে ভালো বাজনা জানে গিটার বাজায় গান করে করতো <laughs> আগে ওকে তো ওখানে একটা অনুষ্ঠানে আমাদের আলাপ হয় আচ্ছা ভালো বন্ধু আমরা হয়ে গেছি আমার ভাষা আমাকে বললো ইয়ালু ব্লু তে যেটা আমি তোমাকে ভালোবাসি তখন আমি খুব মানে আমার খুব ভালো লেগেছিল যে আমার ভাষায় আমাকে এটা বললো প্রপোজ করলো তো কি তোমার ভাষা শিখেছিল আমার ভাষা ও খুব ভালো জানে ওখানে ও পড়তে পড়তে মানে শিখে গেছে পুরোটা পুরো শিখে গেছে এবার ওখানে ও আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই আর এইটাই আমার লাস্ট ইয়ার পড়াশোনা সেই জন্য যেতে হবে তো আমি তোমাকে নিয়েই যাব তখন আমার বাবা মাকে আমি বলেছি বাবা মা প্রথমে মানে ভয় পেয়ে গেছে কোনোদিনও ভাবতে পারেনি যে এরকম হবে হ্যাঁ আর তখন ও আমার বাবা মাকে যেটু ভাষা জানতো ওইটা খুব সুবিধা হয়েছে আমার বাবা মাকে বলেছে আর তখন বাবা মা ওকে বিশ্বাস করেছে যে হ্যাঁ ভালো ছেলে তোমাকে ভালো রাখবে পারমিশন দিয়েছে মাকে এখানে আসা তখন তুমি চলে এলে ইউক্রেন থেকে এখানে এসে আমার মানে শ্বশুর মশাই শাশুড়ি মা আমাকে খুব সুন্দর মেনে নিয়েছে প্রথম দিন থেকেই এমন ভাবে বাড়িতে এনেছে যে জানো নিজের মেয়ে আমি ঘরে যখন ঢুকলাম যেমন এখানকার বিয়ে করে মানে বউরা ঢোকে লক্ষ্মী হয় সেরকম আমাকে বাড়িতে তুলেছে ভেরি গুড তো কত বছর আগে তোমার বিয়ে হয়েছে ন বছর আগে তো এই ন বছরে তুমি পুরো বাংলাটা শিখে নিয়েছো আমার বাড়িতে এবার আমার ননদ ছিল আমার একসাথে আমরা বন্ধুর মতন মিশতে মিশতে ভাষাটা আমাকে অনেকটা হেল্প করেছে আচ্ছা। তিন মাসের মধ্যে আমি পুরো শিখে গেছি তাই শুধু মানুষের সাথে কথা বলে বলে শিখে গেছো শুনে শুনে তারপর প্রথমে টিভি দেখতাম না কারণ কিছু বুঝতে পারতাম না ভালো লাগতো না মা বলেছে যে না তুমি টিভি দেখো প্রোগ্রাম দেখো তোমার ভালো লাগবে ভাষাটা শিখে যাবে জি বাংলা তারপর দেখতে শুরু করে দিয়েছি আমার ননদ সবসময় বলে দিদি বাংলা দিদি নাম্বার ওয়ান দেখো আমার সাথে আমি মানে সেই প্রথম থেকে দেখে যাচ্ছি এখন এত ভালো লাগে মানে তোমাকে আমি তুমি বলতে পারবো অফকোর্স তোমাকে এত ভালো লাগতো আমার প্রথম থেকে মানে তো ভাবতে পারিনি যে এখানে এসে আমি দাঁড়াতে পারবো কে thank you so much Rina আচ্ছা ইরিনা তুমি ইউক্রেন থেকে আজকে কলকাতা এসেছো এখানে এসে তোমার কি ভালো লাগলো এখানকার কালচার এখানকার মানুষ খুব ভালো বলবো কারণ খুব হেল্প করতে সাহায্য করতে ভালোবাসে সেই জন্য খুব ভালো লাগে এখানকার কালচারের ট্র্যাডিশনাল সব পুজো আমরা দুর্গা পুজো সবসময় হাজব্যান্ডের সাথে মানে সব বাড়ি পরিবারের সাথে কলকাতা ঘুরে বেড়াই প্যান্ডেল ঘুরিয়ে চার দিন ধরে রাত ধরে দেখি আর বিয়েটা কি বাঙালি মতে হয়েছিল না বিয়েটা আমাদের ওখানে হয়ে মানে বিয়ে করে এখানে এসেছি আর এখানে রিসেপশন হয়েছে তোমার মা বাবা আসেন মাঝে মাঝে আমার মা এসেছিলেন যখন আমার মেয়ের অনুপ্রাশন তখন মেয়ে আছে আমার সিক্স বছরের মেয়ে আছে সে কোন ভাষায় কথা বলে সে ইউক্রেন ভাষা জানে রাশিয়ান জানে আর বেঙ্গলি জানে ইংলিশ তো স্কুলে শিখছে ভেরি গুড ভেরি গুড তো মাঝে মাঝে ছুটিতে ইউক্রেন যাওয়া হয় হ্যাঁ ছুটিতে ইউক্রেন যাওয়া হয় সবসময় হয় না কারণ অনেক দূর হয়ে যায় আর সব মানে এখন যেটু মেয়ের স্কুল শুরু হয়ে গেছে সেই জন্য ওইটা নিয়ে প্রবলেম হয়ে যায় তো ইউক্রেনে একরকমের খাওয়া দাওয়া এখানে এসে বাঙালি খাওয়া দাওয়া একদম ডিফারেন্ট হ্যাঁ, পুরোপুরি আলাদা ভালো লেগেছিল আমার খুব ভালো লেগেছিল কারণ আমার হাজবেন্ড প্রথমে ওখানে একবার আমাকে রান্না করে খাইয়েছিল কিন্তু ওখানে চিকেন করে খাইয়েছিল এখানে এসে পোস্ত খেয়েছি প্রথমে ভালো খেয়ে <laughs> কিন্তু এখন ফেভারিট হয়ে গেছে বলতো নিজেই রান্না করি নিজেই মানে খুব ভালো লাগে এখন এই কটা বছরে কি রান্না করতে শিখেছে রে না সব রান্না করতে সব পারো আমার শাশুড়ি মায়ের কাছেই সবকিছু শেখা কি কি পারো মানে সব পারি সব ভেরি গুড শুক্তো আলু পোস্ত চিংড়ি মাছের মালাইকারি কত রকমের রান্না আছে এগুলো পারো সব করতে পারি সব খেতে পারি করতে পারি <laughs> খাওয়াতে পারি ভেরি গুড দিদি আচ্ছা এখানে এসে আমার খুব ভালো লাগছে তো আমি তোমাকে একটা কথা বলতে চাই সেটা গানে গানে বলবো ওকে বলো প্লিজ <laughs> ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্টলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কায়ের বুকে মাঝে ব্যথা মাঝে জীবন যায় বাসে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে ফ্যান্টাস্টিক খুব ভালো থেকো রিনা খুব খুশি হলাম তোমার সাথে কথা থ্যাংক ইউ